মাস্টার বাবু রবীন্দ্রনাথ ঠাকুর আমি আজ কালার মোর আমি ওরে মারিনি মা বে মিছি নিয়ে কাজ রোজ রোজ দেরি করে পড়াতে দেয় না ও তো মোড় ডান পা তুলিয়ে তোলে হাই যত আমি বলি সুদ সুদ দিন রাত খেলা খেলা খেলা লেখায় পড়ায় ফাঁড়ি হেলা আমি বলি চ ছ জ ছ ইয় ও কেবল বলে প্রথম ভাগের পাতা খুলে আমি বুঝাই কত চুরি করে খাস নে কখনো ভালো হোস গোপালের মতো যত সব হয় নিচে কথা যদি একটিও শোনে মা যদি দেখেছে কোথাও কিছুই থাকে না আর মনে চড়াই পাখির দেখা পেলে ছুটে যায় সব পড়া যত বলি চ ছ জ ছ তুমি করে বলে আমি ওরে বলি বারবার পড়ার সময় তুমি পড়ো তারপরে ছুটি হয়ে গেলে খেলার সময় খেলা করো ভালো মানুষের মতো থাকে আনে আনে চায় মুখোপানি এমনি সে ভান করে যেন যা বলে বুঝেছে তার মানে একটু সুযোগ বসেছি কোথা যায় আর দেখা নেই আমি বলি চ চ চ ছ